আসসালামু আলাইকুম আমি বড় ভাই বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ঈদের দিন ঈদের খুশিতে সবাই আছে আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজার কষ্টের মাঝে একটুখানি হাসি বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আজকে স্পেশাল ভিডিও ভিডিওটা এটা হলো ওয়ান ভার্সেস ওয়ানের একটা কাস্টম ম্যাচ তো আমাদের ইন্ট্রো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ইনডোর পরে সরাসরি আমরা চলে আসলাম গেমের ভিতরে তো ওয়ান ভার্সেস ওয়ানের যেই খেলাটা সেটা তো দেখতেই পারতেছেন আমার মামার সাথে সে আমাকে নুব বট বলেছে যে ওয়ান ভার্সেস ওয়ানে আয় দেখি তোর সাথে কি চ্যালেঞ্জ করব তো প্রথম রাউন্ডের খেলা তো আপনারা দেখতেই পারতেছেন আসলে কথা বলার কিছু নাই আর আমি ওয়ান ভার্সেস ওয়ান এতটা খেলিও না আর যাক যারা যারা খেলবেন তারা তারা বলবেন কমেন্টে বসবেন বা মেসেঞ্জারে বলে দিবেন আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে যারা যারা ওয়ান ভার্সেস ওয়ান করতে চান তারা তারা আমাকে মেসেজ করবেন আমি অতটা কাস্টম খেলি না তারপরও কাস্টম চ্যালেঞ্জ দিলে আবার কেউ রে পুরো করি না বা ওরকমভাবে করি না যে তার সাথে খেলতেই হবে আমার আর মূলত আমি গেম খেলা পারি না তো এর জন্য অনেকে আমার সাথে চ্যালেঞ্জ করে বট বলে যতটুক পারি যতটুক সামর্থ্য আছে খেলবো ম্যাচটা দেখতে থাকেন কি হয় তো আমি কথা বেশি না বাড়িয়ে না বাড়িয়ে গেমের কন্টেস্টটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি আর কথা বলবো না এখন মোটামুটি চুপ থাকবো আর দেখতে থাকেন আজকের ম্যাচটা যে কিভাবে কি হয় তো মামা আমাকে অনেক চেষ্টা করে মারার জন্য তবে আমার খানিকটা প্রবলেম হয় খেলার জন্য আমি খেলতে পারতেছিলাম না কারণ ফ্রি ফায়ার আনব্যান করছে নাকি কিছু বলতে পারি না এর মধ্যে তো নেটের যেই বারোটা বাজে পিং অনেক হাই থাকে এর মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল আমার জিতে গেল আমার স্পেক্টার্স হিসাবে আমার একটা ছোট ভাই এই ম্যাচটা বানায় কাস্টম ম্যাচটা তো পি নাইনটি নিয়ে নিয়েছি দ্বিতীয় রাউন্ডের খেলা চলতেছে আমার এতটা মুভমেন্ট ভালো না আমি একটু ফাস্ট করে দিছি এর জন্য মুভমেন্টটা অনেক ফাস্ট থাকবে তাই আর বলতে পারতেছিলাম না দ্বিতীয় রাউন্ডের খেলা চলতেছে এখন আমি স্টপ থাকব আর গান প্লে চলতে থাকবে আমি আবার কথা বলবো শেষের দিকে এখন গেম প্লে দেখতে থাকেন আপনারা ধন্যবাদ blood. First blood. blood! First Blood. First Blood. Flood. Video ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসলাম আসলে ভিডিওটা আমার একটা ছোট ভাই রেকর্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ তো কাস্টমটা ও বানাইছে রেকর্ডিংটা ও করছে না হলে আমি তো গেম প্লে করতে পারতাম না আর ফোনের জন্য তো খেলতে পারতেছি না ইনশাল্লাহ নতুন একটা ফোন নিব ফোন নিয়ে কাস্টম খেলবো রেকর্ড করব দেখি অনেক তো সফটওয়্যার বের হয়েছে অনেক সফটওয়্যারের প্রমোশন অ্যাডও দিচ্ছে যে খেলার জন্য তো অনেকেই কাস্টম চ্যালেঞ্জ দেয় অনেকেই কাস্টম চ্যালেঞ্জ নিয়ে নেয় সবার কাস্টম চ্যালেঞ্জ তো আর নেই না কিছু কিছু মানুষের কাস্টম চ্যালেঞ্জ নেই যাদের সাথে পারা যেতে পারে দেখা যাক কি হয় এখন গেম পেলে প্রায় শেষ আর ঈদের আনন্দে সবাই ভরে উঠুক আনন্দে খুশি হোক সবার আনন্দের মাঝে ফ্যামিলিকে নিয়ে সুন্দর সুখীভাবে ঈদ যাপন করুন এই থাকলো ভিডিও ভিডিওর মূল উদ্দেশ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে নিয়ে শান্তি থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের মাঝে কোনো একটা ভিডিওর মাধ্যমে এর মধ্যে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আশা করি বড় ভাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর মামা সবসময় চ্যালেঞ্জ করবা এই থাকবে তোমার সাথে কথা আল্লাহ হাফেজ